স্বামী এবং স্ত্রী এমনভাবে করতে শুরু করেছে যার কারণে বাংলাদেশের অধিকাংশ পরিবারের ভেতরে স্বামীও দ্রুত মরে যাচ্ছে স্ত্রীও দ্রুত মরে যাচ্ছে ঠিক কিনা এক নাম্বার কাজ কি ভালো করে শুনবেন এই মেসেজটা কোনোদিন আপনি শোনেন নাই আমি খুব ভালো করে বলছি স্ত্রী তার স্বামীকে মনে আঘাত দিয়ে কথা বলে ইভেন স্বামী নিজেও তার স্ত্রীকে বউকে মনে আঘাত দিয়ে কথা বলে খুব বাজে একটা ট্রেন্ড এটা একটা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গিয়েছে যে কোনো একটা ইস্যু পাইলেই হয় স্বামী তার বউয়ের পরিবারকে তুলে গালি দেয় কথা বলতে হবে ঠিক কিনা আরে বলে কি জানেন তুই তো অমুক ঘরের মেয়ে তোর দ্বারা এমন খারাপ কাজ হওয়াটাই স্বাভাবিক এরকম বলে কি বলে না স্ত্রীর পরিবারকে তুলে গালি দেয় ইভেন বউ কম না বউ কিন্তু কম না কিছু কিছু আরে বাবা এবার একটু থামেন মানে আপনাদের দোষ বললে কেউ ঠিক করে না আর যখনই বইয়ের দোষ শুরু তখনই ঠিক ঠিক ঠিক ঠিক এটাও ঠিক আচ্ছা আসলেই ঠিক ঠিক কিনা এখন সমস্যা হচ্ছে স্বামী আজীবন বউকে খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় না আজীবন জামা দেয় কাপড় দেয় যা যা বইয়ের দরকার সবই স্বামী দেয় কিন্তু শেষে এসে বউ কি বলে জানেন কিছু কিছু বউ বলে তুমনে মুঝে আখের মে ক্যা দিয়া ঠিক কিনা বল সারা জীবন স্বামী দেয় আর বউ সুযোগ পাইলে কয় তুমি আমারে কি দিলা এই পর্যন্ত এরকম নাশুকরি বউ আছে না নাই এটা উভয়ের অবস্থা স্বামী ও বউকে আঘাত দিয়ে কথা বলে স্ত্রী ও স্বামীকে আঘাত দিয়ে কথা বলে ঠিক কিনা যেই আঘাত মানুষ তরবারি দিয়ে করে এটার জখম একদিন মিটে যায় ওষুধ লাগালে এটা দাগ মিশে যায় মনে একদম মনের কান্দি শুনবেন আর যে আঘাত মানুষ মুখ দিয়ে করে জবান দিয়ে করে কথার দ্বারা করে এই আঘাত কোনো দিন কোনো ওষুধ দিয়ে মিটে না চিল্লে এখন ঠিক কিনা এটা আজীবন ভেতরে থেকে যায় এজন্য আপনি স্বামী আজকে নিয়ত করেন যে হুজুর আমি আমার বউকে কোনো দিন কোনো আঘাত দিয়ে কথা বলবো না ইনশা বলেন না ইনশাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল আল্লাহ চালা আনহুকে ডাকলেন ডেকে বললেন হে মুআদ আমি কি তোমাকে ইসলামের সারাংশ বলে দিব না আমি কি তোমাকে ইসলামের খোলাসা বলে দিব না মুআদ ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না অবশ্যই আপনি আমাকে বলে দিবেন রসুল বললেন মা শোনো পুরো ইসলামের সারাংশ হচ্ছে একটা মনোযোগ দিয়ে শুনবেন তুমি তোমার জবানকে কাবু করো এই মুখ দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলো না এটাই হচ্ছে পুরো ইসলামের সারাংশ পড়ে মুখ দিয়ে কাউকে আঘাত দিবেন না আমরা কথায় কথায় মানুষকে আঘাত দেই এরকম কিছু লোক সমাজে আছে না নাই এজন্য আজ থেকে নিয়ত করেন কোনো দিনও আপনার ওয়াইফকে আপনি আঘাত দিয়ে কথা বলবেন না ইনশা আর শোনেন যখন আপনি আপনার বউকে আঘাত দিচ্ছেন কথার মাধ্যমে গালির মাধ্যমে এই আঘাতটা সোজা এসে হার্টে অ্যাটাক করে ঠিক কিনা এই এই মনে আঘাত করে আর বিজ্ঞানীরা বলছে মানুষের কথার আঘাতে এত বেশি জোর যে কথার আঘাতের কারণে প্রায় মানুষ হার্ট অ্যাটাক করে ঠিক কিনা আর বউ যখন স্বামী গালি দেয় স্বামীর একটা পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব বোধ আছে স্বামী পুরো দুনিয়ার সব কথা সহ্য করতে পারলেও বইয়ের একটা বাজে কথা সহ্য করতে পারে না এটা স্বামীর ন্যাচার তো স্বামী যখন বইয়ের থেকে আঘাত পায় স্বামীরও একটা হার্ট অ্যাট্যাক করার স্ট্রোক করার আশঙ্কা আছে না নাই এজন্য নিয়ত করেন বলেন হুজুর আমার সঙ্গে বলেন হুজুর বলেন না একটু জোরে বলেন হুজুর আজ থেকে নিয়ত করলাম আমি কোনো দিন আমার বউকে ডান পাশের লোকগুলো মরা বলেন না আমার বউকে আঘাত দিয়ে কথা বলবো না আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন প্রণামের তাহলে এক নাম্বার কাজ স্বামী তার স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলবে না স্ত্রী তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলবে না হায়াতের মাঝে বরকত দিয়ে দিবে একজন দিনীকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এমন একটা বিষয় যেটা খুবই কমন খুবই সাধারণ হয়ে গিয়েছে সমাজের ভিতরে স্বামী তার স্ত্রীর কথা শোনে না স্ত্রী তার স্বামীর কথা শোনে না ঠিক কিনা বলেন স্বামী যদি বলে ডানে যাও স্ত্রী যায় বাম দিকে স্বামী যদি বলে ডান দিকে আসো যান ও যায় বাম দিকে ডানে ডাকলে যায় বামে বামে ডাকলে যায় ডানে ঠিক কিনা this is the quality of wife এটা বইয়ের কোয়ালিটি হয়ে গিয়েছে কিন্তু একটা অবাক করা তথ্য শেয়ার করছি আপনার সবাই শুনছেন তো প্রিয় ভাইয়ারা আমেরিকাতে একটা গবেষণা করা হয়েছে একটা রিসার্চ করা হয়েছে বারোশো দম্পতির মাঝখানে বারোশো পরিবার স্বামী স্ত্রীর পরিবার তারা একটা রিসার্চ করেছে যে কারা সুস্থ এবং কারা অসুস্থ তারা এই রিসার্চ করে একটা রেজাল্ট বের করেছে রেজাল্টটা হচ্ছে এরকম যেই স্বামী স্ত্রী একে অপরকে শোনে না যেখানে স্বামী তার বইয়ের কথা শোনে না যেখানে বউ তার স্বামীর কথা শোনে না তারা সব ব্লাড প্রেশার আছে হাই প্রেশার আছে ক্যান্সারের রোগী লিভারের রোগী ঠিক কিনা এর কারণটা আমি বলি আমরা সবাইকে বলছি যেখানে বউ খারাপ সেখানে স্বামীর লাইফে শান্তি বলতে কিচ্ছু নাই যেখানে স্বামী খারাপ সেখানে বইয়ের জীবনে শান্তি বলতে কিচ্ছু বলেন কিচ্ছু নাই আর যখন শান্তি নাই তখন আসবে ডিপ্রেশন তখন আসবে মেন্টালি ডিপ্রেশন তখন সব হতাশা দুঃখ কষ্ট দিয়ে পুরো জীবনটাই ভরপুর হয়ে যাবে চিলেকণ্ঠে কিনা এজন্য যেখানে রসুলের আদর্শ নাই আদর্শ রসুলের নাই যেখানে অশান্তি আছে সেখানেই অশান্তি এজন্য কলিজার টুকরা ভাইয়েরা আজ থেকে নিয়ত করেন যে বইয়ের যত আবদার আছে যতটুকু পারা যায় আপনি রাখবেন ইনশা এবার কি কথাই কয় না ভাইয়েরা বলেন না ইনশাআল্লাহ আর বউদেরকে বলতে যদি কানে মাইকের আওয়াজ যায় এটা অনলাইনেও যাবে স্বামীর যেই নিডস আছে স্বামীর যে চাহিদা আছে এটা প্রত্যেকটা বউ তার পরিপূর্ণ করার প্রয়োজন আছে না নাই রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার বইয়ের কাছে ভালো সুবাহলা পড়ে রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী যেই নারী তার স্বামীর কাছে ভালো সুবাহলা পড়ে এজন্য স্বামী হিসেবে বইয়ের কাছে ভালো হবেন আর বউ হিসেবে স্বামীর কাছে বইয়ের ভালো হওয়ার দরকার আছে না নাই শোনেন সবাইকে একটা কথা বলি চরিত্রের সার্টিফিকেট সবচাইতে ভালো যে দিতে পারবে সে হচ্ছে আপনার বউ ঠিক না প্রিয় ভাইয়েরা কিন্তু আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় এলাকার চেয়ারম্যান ঠিক কিনা বলেন কিন্তু অধিকাংশ জায়গায় চেয়ারম্যান সাহেব মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যানের নিজের চরিত্রে কোনো খবর নাই এটা এই এলাকায় না অন্য এলাকায় হতে পারে সব মানুষ কিন্তু এক না এজন্য বউ বউয়ের কাছে যেই স্বামী ভালো সে মানুষটা সবার কাছেই ভালো ঠিক কিনা এজন্য রসুলের আদর্শ আছে যেখানে শান্তি আছে এজন্য বউকে স্বামী আঘাত দিয়ে কথা বলবেন না স্বামী বউকে আঘাত দিয়ে কথা বলবেন না ঠিক আছে ইনশাআল্লাহ ইভেন স্বামী স্ত্রীর অবাধ্য অবাধ্য হবে না এবং স্বামী তার স্ত্রীর অবাধ্য হবে না এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন এক প্রণামে